আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ব্যতিক্রমী একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি এটা ভিডিও না আসলে লাইভ ভিডিও অনেক জায়গায় আপনারা পোস্ট দেখেন যে হারিয়ে গেলে কি করব কি করবেন লস অ্যান্ড আইডি কার্ড তো প্রথমে এটাই দেখে আসি যে তাদের জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে কিংবা কোনো কারণে নির্বাচন কমিশনের একটি পাওয়ার সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে এই প্রসেসে যদি যান এরকম ফিল আপ টিল আপ করে আপনার এক থেকে দুই মাস ঘুরতে হবে কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডটা পাবেন না আপনি যদি ভালোভাবে ওয়ান জিরো ফাইভে কল করে দেখেন তাহলে আপনি আপনার তথ্যটা পেয়ে যাবেন যে আপনি কখনো আর আপনার স্মার্ট কার্ডটি পাবেন না কিন্তু আপনি অনলাইন কপিটা অবশ্যই পাবেন সেটার জন্য আপনার প্রায় ছয় সাতশো টাকা খরচ করতে হবে আটশো টাকার মতো খরচ হতে পারে জিডি করতে হবে তারপর হচ্ছে আপনার সরকারি ফি তিনশো পাঁচচল্লিশ টাকা প্লাস ছয় টাকা ফি একান্ন টাকা জমা দিতে হবে এবং আপনার যদি কম্পিউটার না থাকে আমার মতো কম্পিউটার না থাকে তাহলে আরও আবেদন করতে দোকানদারের কাছে দোকানদারকে আপনার আরও বেশি টাকা দিতে হবে আপনি যদি না জানেন যে কিভাবে টাকা দিতে হয় সেক্ষেত্রে আপনার আটশো টাকা খরচ হয়ে যাবে ভাবতে পারছেন তাও আবার সাথে সাথে পাবেন না তো আমাদের এলাকার আমার এলাকার একটা নিউজ প্রতিষ্ঠান আপনাদের এই এত ঝামেলা শেষ করে দিছে লিঙ্কটা ভালো করে দেখেন Narail news twenty four dot X Y Z slash BN লিঙ্কটা ভালো করে দেখেন Narail news twenty four dot X Y Z slash BN তো আমরা প্রথমে যাব এখানে এখানে ক্লিক করতে হবে রিকোয়েস্ট এনআইডি অনলাইন কপি তো এখানে তারা এক হাজার টাকা চাচ্ছে একবারের জন্য একবারই পাবেন হারানো এনআইডি কার্ড সময় দুই ঘন্টা পিডিএফ ফাইল পাবেন এনআইডি অনলাইন কপি এখানে লেখাও আছে তারা কেন এত বেশি নিচ্ছে এবং কি কারণে বুঝতেই পারতেছেন দেখাচ্ছে you will get N ID online copy after payment success মানে পেমেন্ট আগে সাকসেস করতে হবে তারপরে আপনি পাবেন যতই অর্ডার করেন এখানে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা দিবেন অবশ্যই আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা অবশ্যই দিবেন তারপর নেক্সট দিবেন জন্ম তারিখ জানা থাকলে তো ভালো না থাকলে দরকার নেই নেক্সট এবার হচ্ছে আপনার ইমেল আইডি অবশ্যই আপনার ইমেল আইডি দিতে হবে নাহলে আপনার কিভাবে তারা সেন্ড করবে যদি আপনার ইমেল আইডি সমস্যা হয় তাহলে আপনার নাম্বারে কল প্রদান করতে হবে আপনার নাম্বারটা দিবেন এখানে আপনার নাম্বার যাবে এখানে তারপর ক্লিক করবেন order and payment make payment force এখানে চলে আসছে পেমেন্ট গেটওয়ে বিকাশ আপনার এখানে রেফারেন্সে অবশ্যই এনআইডি লিখবেন আমি অবশ্য কেবলমাত্র তাদের কাছ থেকেই আইডি কার্ডটা উঠিয়েছি তো এটা হচ্ছে আরেকজনেরটা আমি চেষ্টা করতেছি এখানে zero one কাটে যাবে এখানে এভাবে সুন্দর মেসেজ উপরে উপরে উপরে বলতে পারবো না সেটা কনফার্ম করার পরে interrupting, interrupting the first. দেখো বলা হয় কি আসছে সাকসেস হয়ে গেছে আমার এখানে ফেরত চলে আসছে আপনি এবার ওয়েট করবেন আপনার এনার্জি কার্ড আসা পর্যন্ত ওকে আমরা ওয়েট করি না ভাই আপনাদেরকে আর ওয়েট করাবো না বাট আমি এইটুকুই আপনাকে গ্যারান্টি দিতে পারবো যদি আপনারা এখান থেকে যদি আইন আইডি কার্ড না পান আপনাদের টাকা যদি কোনো যদি সমস্যা হয় টাকা খেয়ে ফেলে এরা প্রমাণ সহ শুধু আমাকে বলবেন আমাকে একটা ফোন দিবেন আমি আপনাদের এখানে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি zero one eight four seven three five eight four double six এটা হচ্ছে আমার নাম্বার আমার নাম্বারকে নাম্বারে কল দিবেন অবশ্যই আমি রিসিভ করব এবং কোনো কারণ ছাড়া দয়া করে কল দেবেন না যদি আপনাদের টাকা খেয়ে ফেলে এই প্রতিষ্ঠান অবশ্যই স্ক্রিনশট সহ আমাকে ফোন দিবেন আমি আপনার টাকা নগদে ব্যাক করে দেব আশা করি বুঝতে পারছেন এবং আশা করি আপনাদের সহযোগিতা হবে এই কাজটার জন্য যার কারণে এই ভিডিওটা লাইভ করলাম আমার ভাই এডিট করার মতো কোনো কিছু নাই এই জন্য ভিডিও বানিয়ে দিতে পারলাম না আমার ফোনের কনফিউশন কম ল্যাপটপের অবস্থা মানে পিসির অবস্থা বেশি ভালো না সো ভাই বুঝতে পারছেন কেন লাইভে এসে ভিডিওটা দিলাম তো সবাই হ্যাপি থাকবেন দোয়া করি ধন্যবাদ